খবরদার যারা আমরা আছি কেয়ামতের আগের সময়ের মানুষ আমরা রসুল এইভাবে দেখিয়েছেন আনা ওয়াসা আমি আর কেয়ামত এত কাছে বলতে বলতে শত শত বছর চলে গেল এই যে রসুল সাল্লাহ ইসলাম চলে গেলেন এই পর্যন্ত আমরা এসেছি ফেতনার একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন আমরা আছি এই পর্যায়ে থেকে একটু আল্লাহরে চিনেন সেজদা অবনত হন যিনি আমাকে আপনাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন তিনি কে আজ যাদেরকে মহাব্বত করেছিল আমার জন্য মহাব্বত করেছিল আজকে যারা মাহফিলে এসেছেন কার জন্য এসেছেন চেহারাগুলা যিনি নুরানি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার সবাই বলেন এরপরে ছয় নাম্বারে আমার ভাইয়েরা আমালু ইয়াউমিল জুমক জুমার দিনের আমল করবেন তাড়াতাড়ি জাগ্রত হবেন গোসল করবেন নামাজের দিকে আগে আগে চলে যাবেন খতিবের খুদ্বাটা শুনবেন কাছে গিয়ে বসবেন বিশৃঙ্খলা করা যাবে না পায়ে হেঁটে হেঁটে যাবেন বিকুল্লি খতুয়াতিন প্রত্যেকটা পা দিয়েছেন এই প্রতিটা কদমের দ্বারা আপনার এত বেশি নেকি আল্লাহ দান করবেন এক বছর তাহাজ্জত পড়লে যেমন সব হয় আবার এক বছর নফল রোজা রাখলে যেমন সব হয় এক এক কদমে যিনি সম পরিমাণ সব দিয়ে দিবেন তিনি কে কয় নাম্বার সবাই বলেন এরপরে আসেন আমার ভাইয়েরা সাত নাম্বার সাত নাম্বারে হলো মানসা বা সাইবাতান ফিল ইসলাম যেই মানুষের চুলগুলো পেকে গেল হার্টের ভিতরে রিং লাগানো হলো কষ্টে আছে মাজলুম হয়েছে জেলখানায় গিয়েছে জুলুম নির্যাতন সহ্য করেছে সব রকমের অত্যাচার করা হয়েছে তারপরেও যদি এক চুল নিজের পাটা ইসলাম থেকে দূরে সরে না যায় আল্লাহর কসম যিনি আপনাকে নুরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে তার মানে দাঁড়ায় আপনার উপরে পরীক্ষা আসবে জুলুম নির্যাতন আসবে অত্যাচার করা হবে আপনি এটা মনে রাখবেন আর ইসলাম ও কাইমুন বিকাও বিধুনিক আপনার মতো কিছু মানুষ বিরোধিতা করলো ইসলামের বিজয় যিনি দিবেনই দিবেন তিনি কে আবার আপনি ইসলামের পক্ষে আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে আল ইসলাম ও কমন বিকাওয়াবিদৌনিক আপনি আসলেও ইসলামের বিজয় হবে না আসলেও ইসলামের বিজয় হবে এমন একটা সময় আসবে ইল্লাহুল্লাহু না পারবে ঠিক না বেঠিক সেই সময়টার জন্য যারা অপেক্ষায় আছেন আজকে থেকে আপনি আপনার নিজেকে বলেন আমি কি ইসলামের উপরে টিকে আছি জুলুম করলে কি ইসলামের উপরে টিকে থাকবো হবে হবে মিন দিকে ফিরে যাওয়াকে কোনোদিন সে পছন্দ করবে না ইমানের উপরে অটল থাকার কারণে তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি স্পষ্ট হাদিসের ভিতরে এসেছে ওয়াইউল কাফিন্নার ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর জ্বালিয়ে দেওয়া হবে পুড়ে দেওয়া হবে তারপরেও ইসলামের এই সুশীতল ছায়া থেকে কখনই কুফরির দিকে পা বাড়াতে পারবে যদি আমার আপনার আমলটা এমন হয় আমার আপনার আচরণ যদি এমন হয় যিনি আমাকে আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে শেষ কথা বলি আমার ভাইয়েরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জবান দ্বীপ শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে আরেকটা নসিহত করে দিই শেষে এসে সময়ও আর নাই নসিহতটা হচ্ছে এই এই সময়টাতে দেখবেন ফেতনা আর ফেতনা তার মধ্যে প্রধানতম ফেতনা শুরু হবে নারীদের থেকে এখন এই ফেতনা আসে না নাই কি ফেতনা দেখবেন না মিসাওয়াল মোতানাম মিসা বুড়ু প্লাগ বেড়ে যাবে এখন মহিলাদের দিকে তাকায় দেখেন সব দিকে বুরু প্লাগ থাকলে এলাকায় নাই দুই তিন জনকে আছে টেয়া দেখেলা জামাই দেয় বাড়িওয়ালায় দেয় আর এই যে বুড়ু প্লাগ করছেন ফিতনা আল্লাহর লানত যে মহিলার উপরে লানত থাকবে ওই ঘরের উপরে রহমত না গজব আই ইনকামের বরকত থাকবে না শেষ বরকত নাই আগের দিনে মানুষের কিচ্ছু ছিল না মানুষ ফ্যান খাইছে ফ্যান চিনেন বাতের মার ফ্যান খাইছে ফ্যান বহু মানুষ খাইছে কিন্তু ঘরের ভিতরে কি সুখ ছিল কষ্ট ছিল না কেমন যেন আল্লাহ ক্ষুদা দূর করে দিত এখন সব আছে কিন্তু মানুষ খেতে পারে না ঠিক না বেঠি সুখ নাই হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ওই যে বইয়ের জ্বালায় ব্রেন স্ট্রোক করে ফেলছে ক্যান্সার আছে না নাই ওই যে বুড়ো প্লাক করে স্কিন ডিজিজ শেষ রেজাল্ট হচ্ছে ক্যান্সার আছে না নাই এরপরে দেখবেন তাকায়াপ মহিলাদের ভিতরে মুতাফাল্লিজাত ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত চিকন করে লম্বা করে এমন মহিলা এখন আছে না নাই কাসিয়াতুন আরিয়াত তাকায় দেখবেন এমন এমন পোশাক পরবে তাকালে মনে হবে পোশাক পরেই নাই আছে না নাই যেই যুগে রসুল কইছিল সেই যুগে এইসব পোশাক আসিল এখন আছে এরপরে তাকায় দেখবেন মানে এমন মহিলা যেই মহিলা বলবে সব আমার জন্য দিয়ে দাও তোমার মা বাবার জন্য কিছু করা দরকার এমন মহিলা না এই এলাকাত নাই মনে যে ভালা মানুষ আপনারা কেমনে থাকবো আছে কন আছে হুদা এলাকাত না গোটা দুনিয়াতে এখন আছে আছে দুই নাম্বারে দেখবেন মান্না খোটা দানকারিনী মহিলা কথায় কোথায় বলবে আমার মতো মহিলা দেখে আপনার ভাত খায় না হলে খেত না এমন মহিলা আছে না নাই কিও এটাও আছে এরপরে দেখেন তিন নাম্বারে দেখেন মিলে কিনা কেয়ামত কতটুকু দূরে একটু হিসাব মিলান এরপরে তিন নাম্বারে তাকায় দেখবেন হান্নানা হান্নানা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত তো করেই না খেদমতের কথা বললে উল্টা আপনাকে বলে নিজেরটা নিজে করে খাও এমন মহিলা আছে না না বুড়া বুড়া মানুষেরা মাথা লড়াইতেছে হুজুর আমগো যুগে আসেন না বোয়ানদের যুগে আর দেখতেছি একটু ভালো করে ওয়াজ করে দেন একটু চিন্তা করে দেখেন এরকম আছে আপনি যদি কোন একটু পানিটা চান কি কয় লয়ে আলো পানিটা দেওসান কি কয় আহা এটাও আস শতকরা কয় কয়জন হইব একজনে কইছে নিরানব্বই দিয়েছেন বুড়া না জোয়ান যাকছে এলা কইছে এলা জোয়ান কয়জন এরপরে দেখবেন কান্না না মানি এমন মহিলা যেই মহিলা বারবার শ্বশুর বাড়ি দিয়ে আপনাকে খোটা দেয় এমন মহিলা আছে না না এরপরে পাঁচ নাম্বারে দেখবেন হাদ্দা আঁকা এমন মহিলা যেই মহিলা আপনি কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না খালি কয় ওই যে ভাবি যে একটা শাড়ি পেয়েছেন কি সুন্দর হেলার যে নজর ও আপনার নজরটা দৈরো এরম মহিলা আছে না নাই এটা একটা ফেতনা এই ফেতনা এখন সব দিকে ঘুরতেছে ঠিক না বেঠিক ঠিক মহিলারা কইব হুজুরে ওয়াজই করছে অল্প এর মধ্যে শেষ আয়া পুরাটাই আমাকে বিরুদ্ধে করছে আচ্ছা বিরুদ্ধে না এটা মহিলাদেরকে জান্নাতের দিকে আনার জন্য ঠিক না ঠিক কয় নাম্বার মাশাল্লাহ কয় নাম্বার এরপরে আসেন ছয় নাম্বারে আমার ভাইয়েরা ছয় নাম্বারে হলো সাদ্দা কাপ এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে এমন মহিলা এখন আছে না নাই কয় নাম্বার গেল জোরে কন এরপরেটা কেউ কিন্তু জোরে ঠোরে কোয়েন না চুপচাপ থাকেন সর্বশেষ হলো বার্রা কাপ এমন মহিলা শুধু ঝগড়াই করে না ঝগড়া করতে করতে স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না এমন মহিলা এখন আছে না না হেডি যদি আসতে কইছেন এটা তো আরো জোরে কইছেন বেশি বেডিয়ে যদি বেটার গায়ে হাত তুলে এটা সংসার না জাহান নাম এই জাহান নামে দুনিয়ার মধ্যে চলতেছে বাঁচার জন্যে পরিবারকে বোঝান এই যে যে মেয়েটা মারা গেল নতুন করে মদ পান করার পরে যারা অ্যারেস্ট হলো আমার নিজের চোখে দেখেছি যারা অ্যারেস্ট হলো সবগুলো এখন বাঁচার জন্য বোরকা পড়ছে ওখানে ডান্স ক্লাবে গিয়ে ডান্স করতেছে মদ খাচ্ছে এখন আইসা বোরকা পড়ছে পুলিশ অ্যারেস্ট করছে আজকে অ্যারেস্ট হইল একেবারে বোরকা টুকরা পরে এখন পুলিশের কাছে যখন আছে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিভাবে মারা গেল কি ধরনের মদ খেলো একটু হিসাব করে দেখেন মহিলারা এখন মদ খায় তার মানে গাফলতির অবস্থা কোথায় নেমেছে একটু চিন্তা করে দেখেন বিকৃত যৌনাচারের কারণে এখন মেয়েটা মারা যায় কি পরিমাণ জেনায় লিপ্ত হয়ে গেছে যুব সমাজ একটু চিন্তা করে দেখেন আমাদের দেশে লিপ টুগেদারের নামে আমাদের দেশে ট্রু লাভের নামে এই যে আসতেছে ভালোবাসা দিবস এই নামগুলো করে করে চোদ্দই ফেব্রুয়ারির একটা চোদ্দই ফেব্রুয়ারি যার নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে ঠিক না বেঠি খবরদার যারা আমরা আছি কেয়ামতের আগের সময়ের মানুষ আমরা রসুল এইভাবে দেখিয়েছেন আনা ওয়াসা আমি আর কেয়ামত এত কাছে বলতে বলতে শত শত বছর চলে গেল এই যে রসুল সাল্লাহ ইসলাম চলে গেলেন এই পর্যন্ত আমরা এসেছি ফেতনার একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন আমরা আছি এই পর্যায়ে থেকে একটু আল্লাহরে চিনেন সেজদা অবনত হন যিনি আমাকে আপনাকে দাজ্জালের খবরদার যারা আমরা আছি কেয়ামতের আগের সময়ের মানুষ আমরা রসুল এইভাবে দেখিয়েছেন আনা ওয়াসা আমি আর কেয়ামত এত কাছে বলতে বলতে শত শত বছর চলে গেল এই যে রসুল সাল্লাহ ইসলাম চলে গেলেন এই পর্যন্ত আমরা এসেছি ফেতনার একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন আমরা আছি এই পর্যায়ে থেকে একটু আল্লাহরে চিনেন সেজদা অবনত হন যিনি আমাকে আপনাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন তিনি কে আজ মাহফিলের এই পর্যন্তই আপনাদেরকে এখানেই বিদায় জানাতে চাচ্ছি ছোট্ট একটা মোনাজাত করে আমরা ছোট্ট একটা মোনাজাত করে এখানেই বিদায় নেব আল্লাহ আমিন ربنا ظلمنا أن